<laughs> no, no, no, no. এই কেন্দ্র কত নাই তো কেন্দ্র কত নাই পড়কা তুই ওটা কাম করে এবারটা ব্যাংকে মিলি করে উঠে যা আরে আমি এবারটা উঠে যাবো কিনা Io ti abbiamo messaggia. काय ठेवलं तगो फालाय ना पारलोस नाही तोय बेसी ओजोनाचे ओपन खाये ओजोनाचे पुणे आजू